পদ্ধতি এই নিয়ে এবার আন্তর্জাতিক যেটা এখন ইনক্লুড করা হয়েছে সেখানে বজ্র নিরোধক অন্যান্য ক্ষেত্রে তবে দুর্যোগের ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসগুলোই না ইতিহাস প্রপণ করলে এই কাজটা হতে পারে সেক্ষেত্রে কমাতে হলে সম্পদের প্রতি নিতে হবে দুর্যোগের পূর্ব তাল গাছ লাগানো যায় মফসলে সেই তাল গাছ লাগানোর ক্ষেত্রে বিভিন্ন দুর্যোগ পূর্বাভাস মতো আমরা যেন সকলে নিজেরা